ওকে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এখন <clears throat> আজকে আমাদের ক্লাস হবে Facebook page create set and settings আপনারা অনেকেই জানেন হয়তো পেজ ক্রিয়েট সেটিংস সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে ধারণা থাকলেও আমার যেহেতু শিডিউল ক্লাস প্রথম থেকে কারণ এখানে অনেকেই এক্সপার্ট আছেন আবার অনেকেই আপনারা একদম নতুন থেকে আছেন সুতরাং আপনাদের লাগবে আমি গতদিন আপনাদের বলছি পেজ ক্রিয়েট করলে কি লাভ হয় কি হয় আপনার পেজে কি দিবে সবগুলোই বেনিফিট সম্পর্কে আলোচনা করছি আপনারা আগের ক্লাসটা দেখবেন তাহলে আর ঝামেলা হবে না যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না আপনারা দেখবেন বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন ফ্রিলান্সিং করতে হলে অবশ্যই আপনার প্রোফাইলটাকে আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল সেট করতে হবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট রাখতে হবে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনাল না করেন তাহলে আপনি জীবনে কাজ পাবেন না এলোমেলো প্রোফাইলে কখনোই বায়োডাইসা কাজ দিবে না এটা হচ্ছে আপনার প্রথম নম্বর শর্ত এজন্য আপনি আপনারা প্রত্যেকেই আপনাদের প্রোফাইলটাকে সেট করবেন এবং সিকিউর কোনো প্রোফাইল লাগবে যদি সিকিউর না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের প্রোফাইল ডিজেবল হয়ে যেতে পারে সো দ্যাট আপনার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনি আপনার প্রোফাইলটাকে সেট করে ফেলবেন এখন আসুন আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের লাভ আচ্ছা দেখি ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি আমাদের ইনকাম আছে কি না যদিও ফেসবুক পেজ ক্রিয়েটে আগের মতো ইনকাম নাই তারপরেও দেখি আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটে ইনকাম আছে কি না ফেসবুক ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ আচ্ছা দেখেন Facebook page create and manage সম্পর্কে আমি সার্চ দিলাম এখানে সার্ভিস আছে বত্রিশ হাজার দুইশো দশটা দ্যাটস মিন বত্রিশ হাজার দুইশো দশজন মানুষে ফেসবুক পেজ ক্রিয়েটের উপরে সার্ভিস দিচ্ছে এখানে দেখে প্রচুর কাজ আছে দেখেন এই ভদ্রলোক দুইশো ষোলোটা কাজ করেছে উনি চুরানব্বইটা উনি নয়টা উনি ত্রিশটা প্রত্যেকেরই কম বেশ কাজ আছে এখানে উনি একশো চুরানব্বইটা কাজ করছে উনি একান্নটা দ্যাটস মিন কাজ আছে প্রচুর কাজ আছে ফেসবুক পেজ ক্রিয়েট সম্পর্কে বিষয়টা হচ্ছে কি আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট না করেন তাহলে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না আপনি ফেসবুকের অ্যাডস রান করতে পারবেন না আপনি আপনার ফেসবুককে আপনি আপনার নিজেকে বিল্ড আপ করতে পারবেন না অনেক কিছুই ঝামেলা আছে সো আপনি প্রথম নম্বর কাজ হচ্ছে যদি আপনি ফেসবুকের অ্যাডস রান করতে হয় ফেসবুকের প্রমোশন করতে হয় আপনার ব্র্যান্ড রিচ করতে হয় ব্র্যান্ড পরিচিতি করতে হয় আপনি যদি আপনাকে যদি বিল্ড <clears throat> আপ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করতে হবে ফেসবুক এক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে একটা পেজ সেট করতে হবে সো আপনি কি করবেন একটা পেজ ক্রিয়েট পেজ সেট জন্য আপনারা এই চয়েরটা ডটে ক্লিক করবেন এই যে এখানে চারটা না এখানে নয়টা আছে নয়টা ডট আছে সেই নয়টা ডটের মধ্যে ক্লিক করবেন নয়টা ডটে ক্লিক করলে একটা অল্প অপশন আসবে পেজ এই যে পেজ এখানে একটা অপশন আসছে এই যে আর একটা অপশন আসছে আপনারা আর দুইটা অপশন পাবেন আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি এই দেখেন একটা অপশন হচ্ছে পেজ আর এখানে একটা অপশন হচ্ছে পেজ দুইটা অপশন যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করলে হয়ে যাবে এখানে ক্লিক করলে হবে এখানেও ক্লিক করলে হবে আর এখানেও ক্লিক করলে হবে যেখানেই ক্লিক করেন হবে সমস্যা নাই ওকে আমি পেজের মধ্যে ক্লিক করলাম পেজের মধ্যে ক্লিক করার পরে বাম পাশের দিকে দেখবেন আপনি বাম পাশে দেখেন এই যে বাম পাশে দেখেন এখানে আছে আপনার ক্রিয়েট পেজ নামক অপশন আছে দেখেন আপনাদের আমি পেজগুলা <clears throat> কি করতেছি কোন জায়গা থেকে কোন কাজ করতে হইব এই জায়গাগুলো আপনাদের আমি স্ক্রিনশট দিয়ে মার্ক করে করে দেখাই দিচ্ছি যাতে আপনারা প্রবলেমে না পড়েন আচ্ছা এখানে দেখেন আরও দুইটা অপশন আছে এই একটা অপশন আছে ক্রিয়েট পোস্ট এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট পোস্ট দেখেন আমার আগে থেকে দুইটা পেজ এখানে আছে একটা হচ্ছে J A digital IT park একটা আর একটা হচ্ছে ফ্রিলান্সিং এই দুইটা পেজ আছে এই দুইটা পেজ থাকলেও এই দুইটা পেজের মধ্যে আমি যদি এই মুহূর্তে পোস্ট করতে হয় তাহলে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমার পোস্ট হইব এগুলো আমি অন্য ক্লাস করানোর জন্য পেজগুলো ওপেন করছি এগুলো আমার তেমন দরকার হয় না এই জন্য এভাবেই আসে আপনি একটা প্রোফাইলে ইচ্ছা করলে কিছু পেজ ক্রিয়েট করতে পারেন ওকে তারপরে নিচে দেখেন মেটা বিজনেস সাইট তারপরে discover like page invite invitation দেখেন মেটা বিজনেস পেজ হচ্ছে বিজনেস ম্যানেজার আপনাদের আমি বিজনেস ম্যানেজারও দেখাইবো ইনশাল্লাহ তা বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার মেটা বিজনেস সাইট আর হচ্ছে ডিসকোভার অন্য সাইট ওকে আমরা শুরু করি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম একটা নাম দিব এমন একটা নাম দিব যে নামটা হচ্ছে আমাদের পেজের কি হয় ডেসক্রিপশনটা আসে আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া জি ওকে জি স্যার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা এমন একটা নাম দিবেন আপনি যে নামে আপনাকে ব্র্যান্ড পরিচিত করতে চান আপনি কি নামে ব্র্যান্ড পরিচিত করতে চান সেটা আপনি ডিসাইড করবেন ঠিক আছে আপনি ডিসাইড করবেন আপনি কোন নামে আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করতে চান আপনাদের একটা বিষয় বলে রাখি আপনারা ফ্রিলান্সিংয়ের মধ্যে আপনি সবাই মনে রাখবেন আমার এক মাস দুই মাস কিচ্ছু হবে না আমাকে আমাকে দুই বছর পর্যন্ত আমি কি করতে হবে স্ট্রাগল করতে হইব আপনারা যদি আমাকে দুই বছর পর্যন্ত টাইমলি সময় দেন দেখবেন আপনারা কিন্তু না কোনো একটা ওয়ে থেকে আপনি ইনকাম করতেছেন ভালো একটা ইনকাম করতেছেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেখানে আপনি দুই মা দুই বছর কাজ করেন দেখবেন সেখান থেকে একটা ইনকাম আসবে আপনি একটা ফেসবুক পেজে কাজ করতেছেন আপনি একটা ফেসবুক পেজেই দুই বছর কাজ করেন দেখবেন সেখান থেকে একটা বেনিফিট আসবে কোনো একটা জায়গার মধ্যে লেগে থাকলে সেটা কি করে না কখনোই লস দে না কখনোই এটা আপনাকে বেইমানি করে না মনে রাখবেন এখনকার যুগের মধ্যে আইটি সেক্টর কোনো বেইমানি করে না আপনি সেটার মধ্যে ভালো যদি স্কিল গ্যাদারিং করতে পারেন নিজেকে ডেভেলপ করতে পারেন সেখানে সময় দেন ধৈর্য ধারণ করেন তাহলে আপনাকে কখনোই সে কী করবে না আপনার সাথে বেইমানি করবে না কোনো না কোনো ওয়েতে কোনো এক সময় আপনাকে সেখান থেকে সে একটা বেনিফিট দিয়ে দিবে বাট তার পিছনে আপনি লেগে থাকতে হইব আইটি সেক্টরের প্রধান শর্ত হচ্ছে তার পিছনে আটার মতো লেগে থাকা আপনি ধৈর্য ধারণ করতে হবে একজন কিছু কিছু মানুষ আছে না তাকে দামকি দিলেও সে পিছন থেকে সরে না হ্যাঁ এইরকম থাকতে হবে আপনাকে মানে তার পিছনে আঠার মোটে লেগে থাকতে হবে যাই হোক পেজের নাম কি দিব পেজের নাম দেব যে এ ব্লগ অক যে এ ব্লগ দিলাম যেমন মনে করেন আমার এটা ব্লগের পেজ এখন ক্যাটাগরি কি দিব ব্লগ দিলাম ওকে ক্যাটাগরি ব্লগ দিয়ে দিলাম ব্লগ নাই প্রপার্টি রিপোর্ট রিপোর্ট আছে হয়তো হুম রিপোর্ট আছে আগে এখন কিছু জিনিস চেঞ্জ হয়ে বলছে আগে এগুলা সব থাকতো ওই যে local travel website travel transport travel service এই যে এখানে আছে আপনার বিভিন্ন এগুলা দিতে পারেন ট্রাভেল এজেন্ট হ্যাঁ আমি ট্রাভেল ভাইয়া personal blog hmm personal blog আছে দাঁড়ান দিচ্ছি আর ট্রাভেল সার্ভিস দিলাম তারপরে পার্সোনাল পার্সোনাল ব্লগ নাই তো দেখতেছি বিএলওজি দিয়ে দেখি তাও নাই আচ্ছা এখানে কি লিখছে personal coach personal assistant personal chief personal injury law beauty personal new personality long service property management company এটাই দিয়ে দেন একটা দিয়ে ব্লগ হইলে সেটা হবে কন্টেন্ট ক্রিয়েট ব্লগ যারা করবে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাও ঠিক আছে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর তো নাই দেখতেছি ভাইয়া ডিজিটাল কি স্যার ডিজিটাল ক্রিয়েটর আছে দেখেন তো হ্যাঁ দেখি নয়তো ভিডিও ক্রিয়েটর হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর আছে হ্যাঁ ওইটা এখন যে আগে কন্টেন্ট ক্রিয়েটরটা আছে ওটা এখন ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেছে হ্যাঁ ডিজিটাল হ্যাঁ, ক্রিয়েটর হয়ে গেছে আচ্ছা বাই বায়ো কি জানেন বায়ো হচ্ছে আপনার এই পেজটা কিসের উপরে তার উপরে সংক্ষিপ্ত একটা পরিচিতি দেওয়া এখন যদি আপনি যদি এই পেজটাকে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি যদি এই পেজটা মার্কেটিংয়ের জন্য করেন তাহলে দিবেন আপনি কি I am a professional digital marketer আপনি যদি এই পেজটা ব্লগ তৈরি করার জন্য দেন তাহলে দিবেন I am a professional blogger content creator অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ব্লগার যেটাই দেন ঠিক আছে তখন আপনি দিবেন এখানে মনে করেন একশো দেড়শো ওয়ার্ডের ক্যারেক্টারের ভিতরে একটা ডেসক্রিপশন লিখবেন জাস্ট ছোট্ট হইরা ঠিক আছে hi I am a digital content creator I will create a content which is digital related আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি আরেকটা বিষয় আরেকটা কাজ করতে পারেন এখান থেকে যদি আপনি মনে করেন এটা আপনি পারতেছেন না তাহলে একটা কাজ করতে পারেন এখান থেকে একটা ট্যাব নিলেন ট্যাব নিয়ে দিলেন translate translate Bangla to English দিলেন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ দেওয়া উপরের এটাতে আপনি বাংলা করলেন এই যে ইউনিক লেখলেন লিখে এখানে লিখলেন যে আমি একজন প্রফেশনাল content creator আমি এখানে আমি এখানে বর্তমান প্রযুক্তি related video upload করবো ঠিক আছে এই যে দেখেন এখান থেকে ওই জায়গাটা আপনি কপি করে নিয়ে ওখানে দিয়ে দিতে পারেন সমস্যা হবে না এটা হচ্ছে কি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কেউ যদি না পারেন তাহলে এভাবে আপনি কাজ করতে পারেন আপনার জন্য কি আছে বিকল্প ওয়ে আছে কথা বুঝতে পারছেন আপনি কাজ করবেন না কেন আপনি আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি বিকল্প ওয়েগুলো খুঁজে বাইর করেন এটা হচ্ছে আপনার কাজ এখন আপনি বিকল্প ওয়েগুলো যদি খুঁজে বাইর করতে না পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা আমরা হচ্ছে কি আমি হচ্ছে কি আপনাকে দেখিয়ে দিব ছোটোখাটো প্রবলেমগুলো বা কীভাবে আপনি নিজেকে অন্যদিক একদিক থেকে আরেক দিকে নিয়ে আসবেন সে বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দিব বাট তারপরে আপনি চিন্তা করতে হবে আপনাকে কিভাবে এটা তৈরি করবেন ঠিক আছে এখানে এটা সেভ করো ক্রিয়েট পেজ হয়ে গেল দেখবেন ক্রিয়েট পেজে দিলাম এখন একটা পেজ ক্রিয়েট হয়ে যাব ওকে আমার একটা পেজ ভাইয়া বর্তমানে পেজ ক্রিয়েট করলে প্রোফাইল টাইপ হয় আপনার ক্লাসিক হয় না কেন আচ্ছা ক্লাসিকও করা যায় ক্লাসিক করা যায় হবে না কেন অবশ্যই ক্লাসিক করা যায় আচ্ছা আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিবেন আমার ওয়েবসাইট এখন বানানো হচ্ছে এখন দেওয়া যাচ্ছে না ফোন নাম্বার দিবেন আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোনটা আপনি চালাচ্ছেন বা ইউজ করবেন সেরকম একটা নাম্বার দিয়ে দিবেন আমার নাম্বার অনেকগুলাই দেওয়া হয়ে গেছে আচ্ছা যদি ভাইয়া প্রোফাইল টাইপ পেজ দিয়ে সব কিছু করা যায় না এখন তো সব পেজে প্রোফাইল টাইপ হয়ে যায় প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে সরি বলছি প্রোফাইল পেজ দিয়ে সব কিছুই করা যাবে আপনার এখন তো সব পেজে প্রফেশনাল ড্যাশবোর্ড যা আছে সব করা যাবে আপনি আপনার প্রোফাইলটাকেও আপনি মনিটাইজ করতে পারবেন এখন থেকে কোনো সমস্যা নাই আপনি পেজ না চালাইয়া যদি আপনার প্রোফাইলটাকেও আপনি পেজ আকারে প্রফেশনাল করে ফেলেন তাহলে বা আপনাকে যদি প্রফেশনাল মোড দিয়েই দে সবাইকে দিয়ে দিছে কিনা জানি না প্রোফাইল থেকে তো আর অ্যাড রান করা যায় না না অ্যাড রান করা যায় না ঠিক আছে ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্য কি ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্য কিছু না এটা বানানোর ক্ষেত্রে পার্থক্য ব্লগ মানে হচ্ছে আপনি ওই বিভিন্ন ভিডিও টিডিও ইত্যাদি দিবেন আচ্ছা যদি কেউ ওই পেজটার না আপনারা এখানে দেখেন মোবাইল নাম্বার দিবেন যেমন প্লাস নাম্বার প্লাস দিয়ে দিবেন zero sorry plus double eight zero one three seven one double seven six one কয়টা পেজের মধ্যে আমার এই নাম্বারটা যাচ্ছে আল্লাহ জানেন এখানে একটা ইমেল দিবেন ইমেল এটা না দিয়ে J Y N L double zero at the rate এরকম একটা জিমেইল দিবেন তারপরে লোকেশন অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস সিলেট দিলেন হ্যাঁ সিলেট একত্রিশশো অ্যাড্রেস আরও যদি দিতে চান সেখানে দিতে পারেন একদম টোটাল যদি আপনার টোটাল অ্যাড্রেস দিতে চান তাহলে টোটাল অ্যাড্রেসটা দিবেন যেমন কাজিরতন আট গ্রাম জকিগঞ্জ তারপরে হচ্ছে সিলেট ঠিক আছে দিয়ে দিলেন এটা হচ্ছে আপনার টোটাল ইনফরমেশন আচ্ছা তারপরে হচ্ছে আপনি কতক্ষণ আপনি ওপেন রাখবেন এখন আপনি মনে করেন ওপেন রাখতে চাচ্ছেন আওয়ার হিসাবে তাহলে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি আওয়ার সিলেক্ট করে দিবেন আপনি যদি অলওয়েজ ওপেন তাহলে অলওয়েজ দিয়ে দিবেন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা ওপেন আছেন অর্থাৎ আপনার পেজটা চব্বিশ ঘন্টা ওপেন থাকবে এইটাই ওকে আর যদি আপনি সিলেক্টেড আওয়ার দিতে চান তাহলে এখানে সিলেক্টেড দিয়ে দিবেন আপনাদের আবার দেখাই এখানে তিনটা আছে এটা তিনটা আছে ওয়ান আওয়ার্স মানে হচ্ছে এক ঘন্টা এটা হচ্ছে অলওয়েজ ওপেন আর ওপেন এটা সিলেক্টেড টাইম সিলেক্টেড টাইমটা হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন এভাবে একটা টাইম আসবে এখান থেকে আপনি টাইম দিয়ে দিবেন যেমন মানডে কখন থেকে কখন যেমন মানডে আমি দিলাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইমের সাথে রিলেটেড তো এই জন্য আপনি এখান থেকে সেট করে দিবেন যেমন আমি দিলাম আমার যেহেতু বাংলাদেশের মানুষ নয়টা ঘুম থেকে উঠে স্বাভাবিকলি আমি দিলাম নয়টা টু নয়টা ঠিক আছে নয়টা টু নয়টা যদি দিতে হয় তাহলে আপনাকে দিতে হবে পনেরো বিশ একুশ একুশটা দিতে হবে তাইলে নয়টা টু নয়টা হইব ওকে আপনার টিউজডে কীভাবে দিবেন এইভাবে আপনি সেট করবেন আপনি সানডে কিভাবে দিবেন মানডে কিভাবে দিবেন টিউসডে ফ্রাইডে ওয়েডনেসডে থার্সডে সবগুলাই অর্থাৎ সপ্তাহের সাত দিনই আপনি কিভাবে দিবেন সেখানে আপনি শিডিউল ঠিক করবেন তারপরে এখানে সেভ আছে সেভে ক্লিক করবেন আপনার টাইমটা সেট আপ হয়ে যাবে তবে আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব আমরা কোনো টাইম শিডিউল না দিয়ে অলওয়েজ টাইম দিয়ে দিব কারণ আমরা যদি ব্লগ পোস্ট করি যে কোনো তার যে কোনো তার জন্যই করি না কেন যে কোনো বিষয়ের জন্য আমরা করি সেখানে আমাদের অলওয়েজ ওপেন থাকবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সুইটেবল কথা বুঝতে পারছেন তারপরে দিলাম নেক্সট আচ্ছা সেভ এই যে দেখেন সেভ দিতেও পারেন আপনি নাও দিতে পারেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ওকে সেভ দিলেও দেন না দিলে এটা আপনার পার্সোনাল আচ্ছা আমি সেভ দিয়ে দিলাম ওকে এখন কি দিব আমি এড প্রোফাইল পিকচার দিব আর এড কভার পিকচার দিব আচ্ছা এড প্রোফাইল পিকচার দিতে হলে কি লাগবে আপনি যদি নিজে গ্রাফিক্স ডিজাইনার হন গ্রাফিক্স ডিজাইন ভালো জানেন তাহলে আপনি নিজে একটা কি করবেন কভার পিকচার গ্রাফিক্স ডিজাইন দিয়ে বানিয়ে ফেলবেন আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে ভালো না হন বা আপনি গ্রাফিক ডিজাইন না জানেন তাহলে আপনার জন্য এক্সট্রা একটা ওয়ে আছে ক্যানভা আপনারা সবাই ফ্রিতে ক্যানভা পাবেন আপনারা গুগলে যাবেন গিয়ে দিবেন ক্যানভা ডট কম নামে সার্চ ক্যানভা ডট কম নামে সার্চ দিবেন ক্যানভা ডট কম দিয়ে সার্চ দিলে এখান থেকে ক্যানভাটা চলে আসবে অটোমেটিক আমার যেহেতু এটা ওপেন করা এখানে ওপেন চলে আসছে আচ্ছা দেখি আমি অন্য টাইপের মধ্যে এই টাইপের মধ্যেই দেখি পাই কিনা ক্যানভা ডট কম দেখেন ক্যানভা ডট কম আসছে এখন আমি সাইন আপ করতে হইব সাইন আপ করতে হইলে এই জায়গার মধ্যে সাইন আপ ক্লিক করবো তারপরে ইমেল দিব আমি একটা পাসওয়ার্ড দিব আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিব অটোমেটিকলি আমার কী যাব ক্যানভাটা সেম অথবা আমি এখানে সাইন আপ দেওয়ার পরে দেখবেন উইথে গুগল দেখাবে আপনি উইথে গুগলে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার ক্যানভাটা সেট আপ হয়ে যাব ফ্রিতে তারপরে আপনি ক্যানভা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে ফ্রিতে ব্যবহার করলে খুব একটা স্মার্টলি কাজ করা যায় না আর যেহেতু আমারটা পেইড আছে পেইডলি আমি কাজ করতেছি আমি কি করব এখান থেকে আমি ফেসবুক ফেসবুক পেজ লোগো দিব ফেসবুক লোগোই দিই Mm-hmm. এখন আমার কি হয়েছে একটা সাইজ চলে আসছে এই সাইজে আমি একটা এখন কি করব লগো বানাইব লগো বানাইব বলতে আমি আপনাদের বুঝাই বিষয়টা কই গেল এই যে এখানে আমাদের একটা এড প্রোফাইল পিকচার দিতে হবে আর একটা এড কভার ফটো দিতে হবে এইটাই আচ্ছা প্রোফাইল পিকচারটাই দিই আমি ভুল সাজেশন ফেসবুক প্রোফাইল পিকচার তাইলে আমার এখন এই যে সাইজটা আমার জন্য আর সাইজটা দেওয়া লাগবে না অটোমেটিকলি সাইজ হয়ে যাবে এখন আমি ওই জায়গাতে কাজকর্ম কিভাবে আমি এটারে একটা প্রোফাইল পিকচার বানানো যায় সেটা আমি বানাইব আমার এই প্রোফাইল পিকচারটা আমি স্মার্টলি বানানোর চেষ্টা করব কী জন্য স্মার্টলি বানানোর চেষ্টা করব এই জন্যই যে আমার প্রোফাইল পিকচারটা দেখার পরে একজন মানুষ যেন আমাকে কি করে পছন্দ করে বা আমার এই প্রোফাইলটা দেখার পরে সে যেন আমাকে আমার এই প্রোফাইলটার প্রতি একটু তাকাইতে থাকে তাকাইয়ে থাকে সেজন্য আমার এই প্রোফাইলটাকে একটু মানে ডিনাই না করে অ্যাকসেপ্ট করে কথা বুঝতে পারছেন সেই রকম একটা প্রোফাইল পিকচার বানানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে বানাইবেন আপনারা আপনারা কোন রিলেটেড পেজ বানাইবেন সেই রিলেটেড পেজটা দেখে আপনারা বানাইবেন তাহলে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর করে বানাইতে পারবেন যেহেতু আমি এখন ক্লাস নিচ্ছি সেই রকম সময় বের করে বানানোর মতো সময় নেই আমি একটা নিয়ে নিচ্ছি তারপরে এইটা এখানে এনে বসাই দিব এই যে আমার ছবিটা আছে ছবিটা আমি মধ্যখানে বসাই দিলাম ও আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ পেজ নাই ব্যাকগ্রাউন্ড স্যার রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা নেন হচ্ছে স্যার 11 থেকে স্যার ওয়েট আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি আগে আপনারা গুগলে গিয়ে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গুগলে গিয়ে দিবেন এখানে ডিটেলস দেখাচ্ছি না আপনারা এইটুকু দেখে কাজ করে নেবেন যদি পারেন তাহলে আর যদি পারেন না তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন how to image background remove একটা ভিডিও দেওয়া আছে সেই পাঁচ মিনিটটা সাত মিনিটের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি কি করবেন আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না আচ্ছা আবদুল্লাহ ভাই দেখেন একজনে মেসেঞ্জারে নক করছে উনিকে কোড চাচ্ছে আপনি কোডটা কষ্ট করে ওনাকে দেন এই মেসটা নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম ওপেন দিলাম তারপরে এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই ইমেজটা এখানে আপলোড করতে দেবো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ নাই ডাউনলোড এখানে হয়েছে এই ইমেজটা আসছে এখান থেকে নিয়ে আসলাম কার মাইক্রোফোন অন করা কার মাইক্রোফোন অন করা স্যার আমরা তো ক্যানভার মধ্যেই স্যার ব্যাকগ্রাউন্ডটা ই করতে পারি রিমুভ হ্যাঁ, করতে হ্যাঁ, পারি স্যার রিমুভ করা যায় সমস্যা নাই ক্যানভাতে রিমুভ তবে রিমুভ দিয়ে ওই জায়গা থেকে রিমুভ করা ভালো ক্যানভাতে রিমুভ করতে গেলে রিমুভটা অ্যাকুরেট হয় না অনেক সময় বুঝতে পারছেন অনেক ঝামেলা করে এই জন্য এটা ওখান থেকে করা ভালো এই যে আমার এটা রিমুভ হয়ে গেছে আমি এটার উপরে এটা বসাইয়ে দিতে পারি অথবা এইটা ডিলিট দিয়ে ডিলিট দেওয়ার পরে এখান থেকে এই ইমেজটা আগে ডিলিট দিলাম ডিমিলিট দেওয়া তারপরে আমার ইমেজটা নিয়ে আসি নিয়ে এসে এখানে একটু বড় করে দেওয়া যায় কিনা দেখি হ্যাঁ এখানে দিলাম এই যে আচ্ছা ওকে স্যার একটা এলিমেন্ট নেন এলিমেন্ট স্যার একটা আপনারা সবাই রেডি করবেন আপনাদের মাধুর্য মতো এখন আমি জাস্ট দেখাচ্ছি আপনি কেমনে কি করবেন সেই বিষয়টা আমি জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে দেখানো আর আপনারা এই জিওটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনারা মাথা দিয়ে কাজ করবেন কত সুন্দর করে ক্রিয়েট করা যায় এটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন আপনারা নেবেন কথা বুঝতে পারছেন তারপরে কি করলাম আরেকটা হচ্ছে কভার ফটো তাই না আরেকটা লাগবে আমাদের কভার ফটো আচ্ছা কভার ফটোটা এখান থেকে কি করব Facebook cover photo Facebook cover photo দেখেন এখান থেকে আমরা একটা কভার ফটো নিই যে কভার ফটোটা অবশ্যই আমাদের কি হয় আমি এই কভার ফটোটা নিচ্ছি যেহেতু আমার এই পোস্টটা আমি এই ইমেজটা বা আমার এই পেজটা হচ্ছে ব্লগ ব্লগ রিলেটেড পেজ সেহেতু আমি ওই এবং আমি এবং আমি ট্রাভেলিং ব্লগ দিব সেহেতু আমার এই কভারটা অবশ্যই অবশ্যই প্রকৃতির সাথে একটা ম্যাচেজ ম্যাচেবল একটা কভার ক্রিয়েট করার চেষ্টা করব আমি এখন না বা আপনাদের যারা ব্লগ বানাইবেন তারা আপনারা যারা প্রফেশনাল বানাইবেন মনে করেন আপনি ফ্রিল্যান্সার আমার দেখবেন আপনারা পেজ আছে ফ্রিল্যান্সার জয়নাল নামে পেজ আছে ফ্রিল্যান্সার জয়নাল নামে গ্রুপ আছে ওইগুলাতে আপনি মনে করেন দেখবেন যখন দেখবেন আমার প্রফেশনাল আমার গ্রুপ প্রফেশনাল আমার পেজ তখন আমার পেজের মধ্যে কি দেয়া আছে আমার প্রফেশনালে কি কি কাজ পারি কি কি কি ওয়েতে আমার আছে সেই বিষয়গুলো ওখানে দেয়া আছে তো আপনি যে রিলেটেড পেজ বানাইবেন সেই রিলেটেডই আপনি কি করবেন পেজের কভারটা বানাইবেন কারণ আপনার কভারটা দেখে আপনি কি করবেন আপনার কভারটা মানুষ দেখলে যেন আপনাকে বলে যে ঠিক আছে অবশ্যই এটা হচ্ছে স্যার এটা এটা সাইজটা একটু বলে দেন সবাইকে যে কভারটা সাইজটা রিসাইজ সাইজটা বলা লাগবে না আপনারা এই জায়গার মধ্যে গিয়া ক্যানভাতে এখানে গিয়া ওই যে দেখেন এখানে সার্চ দিবেন ফেসবুক কভার ফটো সাইজটা অটোমেটিকলি চলে আসবে তারপরে সাইজ হচ্ছে নয়শো চল্লিশ ইন্টু তিনশো আটচল্লিশ নয়শো চল্লিশ ইন্টু তিনশো আটচল্লিশ অর্থাৎ নয়শো চল্লিশ বাই তিনশো আটচল্লিশ এটা হচ্ছে কভার পেজের size okay create content with travelling আমি ট্রাভেলিং রিলেটেড কী করবো কন্টেন্ট ক্রিয়েট করব এটা আমি বললাম ওকে আচ্ছা ঠিক আছে এটার একটু উপরের দিকে উঠাই এটার একটু এদিকে নিয়ে আসি যেহেতু এখানে লেখাগুলো এই মানের দিলে হবে না এখান থেকে আমি লেখার ফ্রন্টগুলো একটু কি করি সাইজ করি দেখি তো কেমন হয় আচ্ছা কেমন হয় এটা এটা এইভাবে থাক আচ্ছা এই লেখার ফন্টটা কোন রিলেটেড দেওয়া যায় এখান থেকে দেখেন আপনি ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি এখানে গ্রাফিক্স ডিজাইনের মনে করেন টোয়েন্টি পার্সেন্ট কাজ এখানে করতে পারবেন তবে গ্রাফিক্স ডিজাইন করে আপনি যেভাবে কাজ করবেন সেই রকম নাও হতে পারে সেটা আরেক বিষয় না হইলে বইয়ের কিছু নাই আপনি গ্রাফিক্স ডিজাইন যদি পারেন তাহলে তো গ্রাফিক্স ডিজাইন করবেন না পারলে হয়তো আমরা বলি না সামথিং ইজ বেটার দেন নাতিন নাইমা মরছে কানা মামুই ভালো ওই নাইমা মরছে কানা মামু যেহেতু আমি পারি না ঠিক আছে যেহেতু আমি পারি না আমি বলবো এটাই আমার জন্য বেস্ট ওকে আপনি ওইভাবে চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে ওইটাই মনে করেন আমি আমার কভার ফটো হিসাবে ব্যবহার করব আমি এটাই নিয়ে নিলাম আমি বলছি এইটা কিন্তু অ্যাকুরেট না আমি বারে বারে বলছি আমি যা দিচ্ছি তা অ্যাকুরেট না কিন্তু আমি আপনাদের দেখানোর জন্যই জাস্ট এগুলো ক্রিয়েট করতেছি আপনারা সময় নিয়ে কাজ করবেন আমি যদি এত সময় নিয়ে কাজগুলো করি তাহলে ক্লাস হবে দুই ঘন্টার দুই ঘন্টা আড়াই ঘন্টার ক্লাস হইব আড়াই ঘন্টার সময় সবাই সবার পক্ষে দেয়া এখানে সম্ভব না তার একটু ঠান্ডার দিন সেটা তো বুঝতে পারছে যাক অ্যাড প্রোফাইল পিকচার এটা আমরা অ্যাড করবো এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা ডাউনলোডে আমাদের প্রোফাইলটা নিয়ে আসছি এইটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার এটা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম দেখবেন আমাদের এটা আপলোড হয়ে গেছে হচ্ছে হয়ে যায় এই যে চলে আসছে আচ্ছা তারপরে হচ্ছে cover photo add cover photo add cover ফটোটা হচ্ছে এখান থেকে এইটা আমরা এটা আপলোড দিয়ে দিলাম কিন্তু শক্তি লাগছে তাহলে কভার ফটোটা আমার চলে আসছে দেখেন ওখানে সুন্দর না লাগলেও এখানে মোটামুটি একটা দেখাই যাচ্ছে ওকে তারপরে নেক্সট এখন অনেকটা ইজি করে ফেলছে আগে অনেক ঝামেলা ছিল আচ্ছা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর আচ্ছা যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি প্রথমে এই জায়গার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কোন দেশের মানুষ সেটা তাকে বলবেন আপনি এখানে কোন দেশের মানুষ সেটা তাকে বলবেন এখানে স্যার বিএনজিএল বাংলাদেশ এই যে আমি বাংলাদেশের মানুষ চলে আসছে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম zero one double nine double four two seven two nine zero আচ্ছা এখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চাই তাহলে আমাকে একটা কোড দিতে হবে আমার কিন্তু স্থায়ী যে পেজ সেই পেজের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া এই জন্য আমি আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতেছি না যেহেতু যদি অ্যাড করি তাহলে পরে আমার প্রবলেম হতে পারে সো দ্যাট এটা আমি স্কিপ করে যাব আপনারা কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি দেখাই দিলাম আপনাদের কথা বুঝতে পারছেন এখন আমি গেট কোড গেট কোড মানে হচ্ছে আমি একটা কোড পাঠিয়ে দেবো এখান থেকে আপনারাও পাঠাইবেন গেট কোড তারপরে একটা কোড আসবে কোডের প্লেস আসবে সেখানে কোডটা বসাইবেন সাবমিট দিবেন অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাব কিন্তু আমি যদি এখন দিই তাহলে আমার আগের পেজে ঝামেলা আছে এটা প্রবলেম হয় হ্যাঁ, সদেট আপনাদের আমি দুঃখিত দেখাইতে পারতেছি না ঠিক আছে তারপরে হচ্ছে আমি স্কিপ দিয়ে চলে গেলাম এই জায়গাটা আমি এটা করলামই না তারপরে কিছু ফ্রেন্ডকে আমি ইনভাইট করবো এখান থেকে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করবেন কিভাবে ইনভাইট করবেন এখান থেকে যেমন মনে করেন আমাকে আমি আমাকে ইনভাইট করলাম যেহেতু এটা আমার অন্য প্রোফাইল মামুন ভাই এনে আমার পেইড স্টুডেন্ট দেলোয়ার হোসেন ভাই ওনাদের ইনভাইট করলাম তিনজন ইনভাইট জাস্ট বেশ প্রয়োজন নাই আপনারা আপনাদের প্রোফাইলে বেশি করে ইনভাইট করতে পারেন তবে অতিরিক্ত ইনভাইট করবেন না মনে রাখবেন দেখবেন তারপরে হচ্ছে নেক্সট দেখেন আমরা চারটা পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপের মধ্যে পাঁচ নম্বর স্টেপে আছে পাঁচ নম্বর স্টেপ কি বলছে page notification on your profile okay marketing and promotional email about your page হ্যাঁ অবশ্যই আমরা এটা অন করে রাখবো যেহেতু দেখেন find out about Meta product and service that may help make যে এ ব্লক এ সাকসেস ওকে তারপরে ডান তাইলে মোটামুটি এখন আমাদের একটা পেজ রেডি হইল ঠিক আছে তারপরে আরো সেটিংস মেটিং স্যার এই পেজটা যদি ডিলিট করতে চাই স্যার হ্যাঁ, এটা যদি ডিলিট করতে চাই স্যার কিভাবে করব এটা অপশন আছে সেটা আপনাদের দেখাইয়া দেব ইনশাআল্লাহ আচ্ছা এখন দেখেন you are now watch welcome to your new page হ্যাঁ ওয়েলকাম তারপরে কিছু you are new switch out of your profile দেখেন এই পেজটাকে সে বলছে uh, এই পেজটাকে প্রোফাইল পেজে নেওয়ার জন্য সে বলছে আচ্ছা টেক টোর দিলাম আমরা দিয়ে দিলাম তারপরে নেক্সট দিলাম তারপরে নেক্সট দিলাম দেখেন কুইকলি গেট স্টাফ ডান হ্যাঁ দিলাম নেক্সট তারপরে next explore your page food হ্যাঁ ঠিক আছে ডান দিলাম এখন আমার এই পেজটা হয়ে গেছে প্রোফাইল মোডের পেজ ঠিক আছে এখন আমার পেজটা কী হয়ে গেছে প্রোফাইল মোডের পেজ হয়ে গেছে এখন এইটা আমি প্রোফাইলের মতো কাজ করতে পারবো অর্থাৎ আমার একটা প্রোফাইল যেভাবে হয় সেভাবে আমি কাজ করতে পারবো ওকে এখন আমরা এদিক এদিকটা পরে দেখতেছি পেজ হাইলাইট গুডস সে দেখাচ্ছে আমাকে এখানে আরও কিছু জায়গা এই জায়গাটা এইভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হইতে হইব এখন হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হইতে হইলে আমার কিছু জিনিস হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হইব একটা পোস্ট করতে হইব অ্যাড অ্যাকশন দিতে হবে আচ্ছা আমি প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করে ফেলি পোস্টটা ক্রিয়েট কীভাবে করব ডান পাবলিক দিলাম পাবলিক ডান আমি পোস্টটা কিভাবে করব মনে করেন এই আমার কভার ফটোটাই আমি পোস্ট করে ফেলি হ্যাঁ ওকে এটা দিয়ে দিলাম আচ্ছা এটা তো ফেসবুকের পোস্টের সমান নয় ফেসবুক পোস্টের একটা কি আছে সাইজ আছে ওকে আমি এই পেজটাকে এই আমার মনে করেন এই কভার ফটোটাকেই আমি কি করব এখন পোস্ট করব এখন এই কভার ফটোটাকে পোস্ট করতে হলে আমাকে কি করতে হইব এটা ফেসবুকের পোস্ট হিসাবে ক্রিয়েট করতে হইব ফেসবুকের পোস্টের সাইজ নিয়ে আসতে হইব ওকে এটারে আমি সাইজ করি ফেসবুকের পোস্টের সাথে সাইজ করি দেখবেন কত সুন্দর একটা ফেসবুকের পোস্টের সাথে ফেসবুক পোস্ট হয়ে যাব এটার প্রথমে কপি করব কপি কইরা কপি করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম দেখি হয়েছে কিনা হ্যাঁ এই যে আমারটা হয়েছে যাক এটারে আমি এখন কি করব সাইজ করব আচ্ছা এখন আগে আমি দেখতে হইব আমার ফেসবুকের পোস্টের সাইজ কত এখন আমি মনে করেন আপনি যিনি জানেন তাকে তো জানেন আপনাকে ধন্যবাদ কিন্তু যে জানেন না তার জন্য কিভাবে আপনি ফেসবুকের পেজের পোস্ট সাইজ নিয়ে আসবেন তাহলে আমরা ট্যাবে ক্লিক করলাম নিউ ট্যাব এখান থেকে ফেসবুক পোস্ট সাইজ আপনি তো কখনোই ফেসবুকের পোস্টের সাইজ করেন নাই কারণ কি জন্য সাইজ করেন নাই যে কখনোই সাইজ করার প্রয়োজন হয় নাই কারণ মোবাইল দিয়ে দিয়ে দিয়েছেন অটোমেটিকলি ফেসবুকে পোস্টকে সাইজ করে নিয়ে নিছে কথা বুঝতে পারছেন বাট এখান থেকে কি করতে হইব ফেসবুককে পোস্টের সাইজ ক্রিয়েট করে দিতে হইব তাইলে এই পেজে সাইজ কত বারোশো ইন্টু তিনশো ছয়শো তিরিশ ওকে আমি এই পোস্টটাকে বারোশো আর ছয়শো তিরিশ করে ফেলি এটাতে রাইট বাটনে ক্লিক করলাম এই ছবিটাতে রাইট বাটনে ক্লিক করলাম আপনারা মন দিয়ে দেখবেন রাইট বাটনে ক্লিক করার পরে এডিটিংয়ে এডিট শব্দটা ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে আমরা এখানে দেখব একটা জিনিস আছে রাইজ ওই রাইজে ক্লিক করলাম রাইজে ক্লিক করব আমরা রাইজে ক্লিক করছি রাইজে ক্লিক করার পরে এখান থেকে এই যে maintain aspect ratio maintain aspect ratio এই অপশনটাকে আমরা ঠিকমার্ক উঠাইয়া দিব তারপরে ফিক্সেলটা সেট আপ করবো এখান থেকে আমরা লিখবো বারোশো কত জানিয়েছিল বারোশো আট ছিল ছয়শো তিরিশ বারোশো আর ছয়শো তিরিশ ছয়শো ত্রিশ বারোশো ছয়শো ত্রিশ ওকে দিলাম তারপরে এখান থেকে ফাইলে গেলাম ফাইলে গিয়া সেভ দিয়ে দিলাম এখান থেকে এই আমাদের ফেসবুকের পোস্ট এটা হচ্ছে এই যে সাইজটা হচ্ছে এই সাইজটা হচ্ছে ফেসবুকের পোস্ট ওকে আমরা এখন পোস্ট করে ফেলি ওকে ওয়েলকাম টু রাইটে ওয়েলকাম পোস্ট ওকে সবাইকে একটা সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত ওকে তারপর হচ্ছে এখান থেকে আমরা ইমেজটা সেট করে নিয়ে আসি ডেস্কটপে রাখা আমাদের ইমেজ এইটা হচ্ছে ওকে হ্যাঁ আমাদের ইমেজও আপডেট হয়ে গেল এখন আমরা পোস্ট দিয়ে দিলাম তাহলে আমাদের পোস্ট হয়ে গেছে এখন দেখেন যেহেতু আমার অন্য হোয়াটসঅ্যাপের সাথে আমার অন্য পেজের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লিঙ্ক আছে সেহেতু আমি আর এই জায়গার মধ্যে কি করতে পারতেছি না লিঙ্ক আপ করতে পারতেছি না এজন্য আপনারা এই জায়গাটা লিঙ্ক আপ করে ফেলবেন কিভাবে লিঙ্ক আপ করবেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে লিঙ্কের হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করার পরে দেখবেন হোয়াটসঅ্যাপ একটা অপশন আসবে এখান থেকে আপনি লিঙ্ক আপ করে দিবেন এর আগে আপনারা দেখাইছি যে আপনারা আচ্ছা ক্লাসে ভিডিও অন করতে মানা ভিডিও অন আচ্ছা দেখেন এভাবে দেওয়ার পরে যদি আপনার হোয়াটসঅ্যাপ আগে দেখাইছিলাম যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপরে হচ্ছে নাম্বারে কোড পাঠাইবেন তো এই জন্য এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাই অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা আমি দিলাম তারপরে একটা কোড আসবে কোড আসার পরে এখান থেকে সামনে গিয়া আপনি সেট আপ করবেন আচ্ছা এটার জন্য আমি একটা ভিডিও আপনাকে দিয়ে দিব আপনারা এই ভিডিওটা দেখে এটা সেট করে নেবেন আমি আমার এই নাম্বারটা দিয়ে আর পারতেছি না আমি অলরেডি তিনটা পেজে করছিলাম আমার আগের পেজ থেকে একটা থেকে আরেকটা নষ্ট হয়ে যায় ডিলেট হয়ে যায় আরে এজন্য এটা মাইনাস করতে হইতেছে এই অপশনটা দিয়ে খাই দিয়ে দিই একদম দেখাই দিয়ে দেই পরে যা হয় হইব এখানে আমার নাম্বারটা দিয়ে দেই নাম্বারটা হচ্ছে one double nine double four two seven two nine zero বাংলায় হয়ে গেছে one double nine double four two seven two nine zero zero one double nine double four two seven two nine zero তারপরে সেন্ড কোড সেন্ড কোডে ক্লিক করলাম একটা কোড আসবে দেখবেন আমার কোড একটা আসতেছে একটা কোড আসছে আটচল্লিশ পাঁচশো তিপ্পান্ন ফোরটি এইট পাঁচশো তিপ্পান্ন আটচল্লিশ আটচল্লিশ পাঁচশো তিপ্পান্ন ওকে কনফার্ম ওয়েট করেন সময় নিবে হুম অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করলাম হুম ক্রিয়েট পোস্ট আচ্ছা একটা পোস্ট দেখাইবো সরি একটা কাজ করছি না এখানে এই যে বুস দিস পোস্ট এটা ওখানে এটা ওকে দেখেন এখানে পোস্টটা করতে গিয়ে আপনার এখান থেকে দেখাইতেছে কি আপনি এখানে এড রান করতে পারবেন এড রানটা এটা হচ্ছে আপনার অন্য একটা সময় পরের ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে এই পোস্টটা কিভাবে এড করবেন সেটা আমি আপনাদের দেখাই দেব ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ক্লাস আজকে জাস্ট আপনাদের পেজ সেট আপটা দেখিয়ে দিই এটাই হচ্ছে আপনাদের ক্লাস এই জায়গাটা আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ সেট করবেন এখান থেকে তারপরে হোয়াটসঅ্যাপ কীভাবে send your WhatsApp link send link to WhatsApp এখন আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসবে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসবে আসছেও একটা লিঙ্ক ওই লিঙ্কটার মধ্যে আমি ঢুকবো আপনারা সবাই কি করবেন আপনারা সবাই আপনাদের হোয়াটসঅ্যাপে যাইবেন হোয়াটসঅ্যাপে গিয়ে একটা লিঙ্ক পাইবেন লিঙ্ক পাইবেন একটা গেট দ্য অ্যাপস পাইবেন সেই গেট দ্য অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আসবে কন্টিনিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেখানো যাচ্ছে না কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস একটা অ্যাপস দেখাইবো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটা ইনস্টল করবেন তারপরে আসবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তারপরে আসবে agree and continue agree and continue আসার পরে আপনি নাম্বারটা দিবেন আপনি নাম্বারটা দিবেন নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে ভেরিফাই হইব কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আবার কন্টিনিউ দিবেন অ্যালাউ দিবেন অ্যালাউ তারপরে অটোমেটিকলি রিকোয়েস্ট কল একটু সময় নিচ্ছে ভেরিফাই হয়ে যাচ্ছে আপনার একই নাম্বার দিয়ে কানেক্ট করা যাবে যায় কিন্তু কিছুক্ষণ পরে আমারটাই ডিজেবল হয়ে যাবে আমাকে মেসেজ দিব যে কোনো একটা ডিজেবল করার জন্য বলবে আচ্ছা। আমাকে রিট্রাই বলছে তার মানে এই যে হচ্ছে আচ্ছা এখন কি করতে হইব আমি নেক্সট দিয়া ক্যাটাগরি এখন আমি কি করতে হইব ওই যে এখান থেকে ক্যাটাগরি বিজনেস দেওয়া লাগবো বিজনেস সার্ভিস তারপরে নেক্সট নেক্সট আসার পরে দেখবেন ওই যে আপনার এখন দেখতে পাচ্ছেন আপনারা কিউআর কোড একটা আসছে আপনার এখান থেকে ওই আপনার মোবাইলেও এরকম একটা ভিডিও দিয়ে আপনি কিউআর কোডটাকে সেট করবেন আপনারা একটু ওয়াইট করেন দেখবেন পাবেন একটু ওয়াইট করেন আমার মোবাইলটা সেট হয়ে যাক স্যার কিউআর স্ক্যান করে নেন স্যার তো কিউআর স্ক্যানের জন্য টাইম লাগে ভাই আগেরগুলো সেট আপ করতে না হোয়াটসঅ্যাপটা ঝামেলা আছে অনেক ঝামেলা আছে সেটআপ করা এখন থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে আপনি বিজনেস আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসে ঢুকবেন ঢোকার পরে উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ওই জায়গার মধ্যে আছে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করলাম লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে আসবে now use WhatsApp without keeping your phone online okay দিলাম তারপরে তারপরে আসবে আবার লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করলাম লিঙ্ক ডিভাইসে ক্লিক করা use mobile data use mobile data click করার পরে একটা ক্যামেরা আসবে ক্যামেরা দিয়ে আমার এই যে কিউআর কোডটা ধরাইব এই যে কিউআর কোডটা দরাইব আমি এই যে কিউআর কোডটা ধরাইছি অটোমেটিকলি লগ হয়ে যাচ্ছে হইছে স্যার হইছে লোডিং ইওর চ্যাট ওকে দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে কাউকে কি করতে পারবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো কোনো সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় কিভাবে আমি লিঙ্ক আপ করলাম সো দ্যাট আপনারা এইভাবেই কি করবেন নিজের হোয়াটসঅ্যাপটাকে আপনারা লিঙ্ক আপ করবেন তাইলে এটা ওকে ডান এই অপশনটা ডান হয়েছে তাহলে আমরা এই অপশন থেকে বের হয়ে যাই মানে রিলোড দেই কি আসে দেখি আচ্ছা আমরা যেহেতু হোয়াটসঅ্যাপটা লিঙ্ক আপ করে ফেলছি এখন আর আমাদের এই অপশনটা নাই আচ্ছা কি অবস্থা আপনারা কি বুঝতেছেন একটু জি ভাই জি ভাই বুঝতেছি আচ্ছা আচ্ছা আপনাকে আমাকে একটু বলেন এই পর্যন্ত আপনাদের কেমন লাগতেছে বা কঠিন লাগতেছে না বুঝতেছেন ডিয়ার স্যার একটা কথা বলার ছিল মূলত হচ্ছে যে ক্লাসিকের যে ব্যাপারটা আর কি একটু ইয়ে লাগতেছে যে আগে যেরকম আমরা সেট করতাম বা কাজ করতাম ওই সময় হচ্ছে নতুন একটা খুলতে গেলে প্রফেশনাল ডেস্কবোর্ড আসাতে একটু অন্যরকম লাগতেছে আর কি অ্যাডজাস্ট হইতেছে না মনে হয় ওই আর কি আমার এটা মনে হইতেছে এটাই আর কি আফটার অল আপডেট আসছে কি করব আপনি কখনো এটুকু চিন্তা করবেন না যে আপনি গত এক সপ্তাহ আগে যে সেটআপটা পাইছেন এক সপ্তাহ পরে ওই সেটআপটা পাবেন এটা কখনোই চিন্তা করবেন না সব সময় আপডেট এই পৃথিবীটা আপডেট আর ডিজিটাল সেকশনটা তো আর আপডেটের মধ্যে কন্টিনিউয়াসলি থাকে হ্যাঁ সদের সদের আপডেট থাকবেই তো এই আপডেটের সাথে আপনাকে মানিয়ে নিতে স্যার আপনি বললেন এটা ক্লাসিক করা যায় হুম ক্লাসিক করা যায় তবে ক্লাসিক কইরা তো লাভ নাই ক্লাসিক করলে আপনার পেজটা এখন আর ডেভেলপ হবে না কত বুঝতে পারছেন পেজটা ডেভেলপ হবে না পেজটাকে ডেভেলপ করতে হলে প্রফেশনালে নিয়ে আসতে হবে কারণ মেটা বা ফেসবুক সে নিজেকেই প্রফেশনালে নিয়ে এসেছে তাহলে আপনি কেন করবেন না কতটা বুঝতে পারছেন ওকে আচ্ছা তারপরে কোথায় ছিলাম এখন ওই একটু অল্প জায়গা রয়েছে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট এখন আমার আমরা তো ওয়েবসাইট জানি না তাইলে ওয়েবসাইটকে লিঙ্ক আপ করতে পারতেছি না বিদায় এই জায়গাটুকু আমরা কি করতে পারতেছি না লিঙ্ক আপ করতে পারতেছি না ঠিক আছে তারপরে আসেন আমরা ক্যাটাগরি এই জায়গাগুলো আমাদের ঠিক আছে কিনা আমরা একটু দেখি এই জায়গাতে আমরা ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে ফেললে আমাদের পেজটা হান্ড্রেড পারসেন্ট সেট আপ হয়ে যেত সেট আপ বলতে কি ওই এই যে সবুজ জায়গাটা যে জায়গাটা বাকি আছে এটা সবুজ হয়ে যেত বাট হচ্ছে না আচ্ছা এড সোশ্যাল র্যান্ডমলি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেন র্যান্ডমলি একটা ওয়েবসাইট দিয়ে দিতাম জি স্যার দেওয়া যাবে না আচ্ছা দেখি এটা দিয়ে দেওয়া হয় কিনা jamal.com আচ্ছা স্যার আচ্ছা আমরা যে প্যান্থোনিয়ান ডট আইও যেটা ওই ওয়েবসাইট গুলাকে আমরা মনে করেন আপাতত দৃষ্টিতে ব্যবহার করতে পারি না যেহেতু প্রফেশনাল নাই এড হইছে এড হইছে জামাল ডট কম এড হইছে আচ্ছা যে কোনো আচ্ছা স্যার হ্যাঁ যে কোনো একটা ওয়েবসাইট আপনি এড করতে পারছেন সমস্যা নেই আচ্ছা সোশ্যাল না হ্যাঁ সোশ্যাল লিংক হচ্ছে সোশ্যাল লিংকটা হচ্ছে আপনি পাবলিক এখান থেকে অ্যাড দিলেন এখান থেকে কি দিবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকের যদি আপনার কোনো আপনার ইউটিউব দিলেন আমি ইউটিউবটাই দিই যেমন ইউজার নেমটা হচ্ছে আমার চ্যানেলটা নিয়ে আসি সরি এটা তো আমার মুখস্থই আছে এটা লিংক নিয়ে আসার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে www.youtube.com slash ওকে এটা হচ্ছে আমার কি ইউটিউব আপনি যদি আরও দিতে চান আরও কিছু তাকে তাহলে আপনি আরও দিবেন যেমন আমার এখান থেকে নিয়ে আসি আপনাদের দেখাচ্ছে আপনারা এরকম করবেন আপনার গ্রুপের মধ্যে আপনার সব সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর ইউজার নেম এক হইলে অনেক সময় সুবিধা হয় নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাড করলে অনেক সুবিধা আছে ইনস্টাগ্রাম টুইটার এগুলার প্রোফাইল নেম মানে ইউজার নেম যদি চেঞ্জ হয় আমি তো ইনস্টাগ্রাম আপনাদের তো দেখাই নি এইজন্য এটা এড করতে পারতেছি না যেমন মনে করেন এখান থেকে এটা হচ্ছে আমার গ্রুপ এটা জাস্ট আপনাদের হ্যাঁ। দেখানোর জন্য এই কাজগুলো দেখানোর জন্য কাজগুলো এগুলো আপনি যদি এখানে অ্যাড করেন তাহলে লাভ কি এখানে অ্যাড করলে আপনার লাভটা হচ্ছে এই লাভ যে আপনি যখন আপনার আপনি যখন আপনার কাউকে কেউ আপনাকে খুঁজছে বা আপনি যখন যেহেতু ফ্রিল্যান্সার আপনার পেজে একজন মানুষ ঢুকছে ডুইকে আপনাকে খুঁজছে এখন সে কোনোভাবেই আপনাকে পাচ্ছে না আপনার যতটুকু ওয়ে আছে প্রত্যেকটা ওয়ে থেকে আপনাকে কি করবে সে আপনাকে নখ দিতে পারে সেখান থেকে আপনাকে খুঁজে পাওয়া তার জন্য ইজি হয়ে যায় এখানে লিঙ্কটা খুঁজ আচ্ছা এইটাই দিয়ে দিলে হয় সমস্যা নেই এভাবে আপনি কি করবেন এটা হচ্ছে ফেসবুক গ্রুপ হ্যাঁ ফেসবুক গ্রুপ দিতে পারবেন না এখানে নাই ফেসবুক গ্রুপ নাই আপনি ইউটিউব দিতে পারেন ঠিক টুইস দিতে পারেন ইনস্টাগ্রাম দিতে পারেন প্রিন্টারেস্ট দিতে পারেন যাই হোক আপনি আমি আমার ইনস্টাগ্রামটা দিয়ে দিই সমস্যা কি আমার ইনস্টাগ্রামটা এখানে খুঁজেছে এটাই হচ্ছে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এখান থেকে এখানে পেস্ট দিয়ে দিলাম এখন আপনি কি করবেন সেভ দিয়ে দিবেন তাইলে আমার ইনস্টাগ্রাম ইউটিউব সবগুলোই এখানে কি হয়ে গেল অ্যাড হয়ে গেল ওকে তারপরে হচ্ছে কি আপনি নিচে যাবেন বেসিক ইনফো বেসিক ইনফো আপনার এড ওয়াইফাই নেটওয়ার্ক যদি নেম থাকে সেটা যুক্ত করবেন তারপরে হচ্ছে এড আওয়ার আওয়ারটা তো আগেই দেখাইছি অলওয়েজ ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এট প্রাইস র্যাঙ্ক আপনি কোন এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেন তারপরে হচ্ছে আপনার অ্যাড সার্ভিস আপনার সার্ভিসটা কি আপনি কি কি সার্ভিস দিবেন এখান থেকে এগুলা সবগুলো ডিলিট করে ফেলেন এখানে দেন এখান থেকে আপনি আউটডোর সেটিংস দিবেন অনলাইন বুকিং করবেন তারপরে হচ্ছে ইন স্টোর শপিং করবেন in store collection online class road side collection in person class contact delivery তারপরে সেভ দিয়ে দেন তারপরে দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজ কী দিলেন বাংলা দিবেন প্রথমে বাংলা ইংলিশ দেন হিন্দি যদি জানা থাকে হিন্দি দেন এভাবে যেটা যা যা জানা আছে আপনি দিলেন সেভ দিলেন এটা সেভ দিলেন তারপরে দেখেন এখানে এই তিনটা জিনিস এখনও সবুজ আছে তার মানে হচ্ছে এখান থেকে যদি কোনো আনএক্সপেক্টেবল দিলে কি হয় সেভ দিলে যায় কিনা দেখি না এটা রয়েছে এখন প্রাইস এটা দিলে তো এটা দিতে পারেন এটা তো এটা আসলে এটা তেমন একটা বিষয় না এডাওয়ার তো আগেই সেটআপ আপ করা প্রাইস গুলো প্রাইস গুলো ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট বেস হইলে হ্যাঁ প্রোডাক্টের উপরে প্রোডাক্টের উপরে আচ্ছা বেসিক ইনফো বেসিক ইনফো কম দামের হইলে চিপ একটু বেশি দামের হইলে তখন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যাক <clears throat> ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য এখন দেখেন বেসিক ইনফো বেসিক ইনফো হচ্ছে আপনার ওয়াইফাই নাম যদি দিতে চান সেটআপ করতে চান সেটা এখান থেকে এটা আমি দেখানোর তেমন কিছু নাই এগুলো এতটা দেওয়া লাগে এগুলো তো না দিলেও চলে বেসিক ইনফো ওয়াইফাই এগুলো এগুলো আর কি ওকে তাইলে আমরা কন্ট্যাক্ট বেসিক ইনফো শেষ করলাম এখন আসেন privacy info what you have unsave change the profile কোনটা আনসেভ করছি ও আচ্ছা এটা আনসেভ এটা আনসেভ আর কি আছে?button lagi sei base ঠিক আছে। Okay privacy and legal info. Stay on page work and education you have sorry এগুলা দেখা এখানে। And service area SOLHT Sylhet একটা সার্ভিস এরিয়া দিয়ে দিলাম আমি কিভাবে আপনারা সেট করবেন আপনাদের সবগুলা কিভাবে আপনি সেট করবেন সেই সেট আপনি আপনি রেডি করবেন ঠিক আছে ঠিক আছে লেভ দ্য ফিস ওকে আচ্ছা sorry privacy and legal info হচ্ছে অ্যাড প্রাইভেসি পলিসি আপনি কিভাবে প্রাইভেসি করবেন please enter a privacy policy লিখ আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে প্রাইভেসি করতে চান প্রাইভেসি মানে হচ্ছে আপনার পেজটাকে সিকিউর করা কেউ আপনার পেজ নষ্ট করতে পারবে না সেই রকম ভ্যালিডিটি করার জন্য একটা লিঙ্ক দিয়ে আপনি প্রাইভেসি তৈরি করবেন অ্যাড ইম্প্রাজা ইম্পিউরিজাম এগুলো তেমন একটা বিষয় না এগুলা নিয়ে মাথা কামানোর তেমন কিছু নাই তবে প্রাইভেসি যদি করতে চান তাহলে আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে একটা প্রাইভেসি করতে চান যেমন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে লিঙ্ক আপ করে দিয়ে দিলেন তাইলে আপনার প্রাইভেসি আর ঝামেলা হবে না এগুলো এতটা মারাত্মক না যেহেতু আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে ইমেল দিয়ে ভেরিফাই করা আছে কেউ যদি আপনাকে ঝামেলা করতে চায় তাহলে আপনার সাথে সাথে মোবাইলে মেসেজ যাবে অথবা ইমেইলে আপনার ইমেল যাবে কোনো সমস্যা নেই work and education work and এডুকেশনে ক্লিক করলাম ওয়ার্ক প্লেস আপনি সে কাজ করেন যেমন দিতে পারেন আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে সেই সেক্টরটার নাম দিলেন ডিজিটাল আইটি পার্ক পজিশন কি assistant assistant IT manager city কোথায় সিলেট ওকে ডেসক্রিপশন দিলেন hi I am F professional digital marketer I am a I am a manager sorry assistant manager digital I T park I have been i have been working last five years in this organizations okay আপনার পরিচয়টা দিলেন কীভাবে আপনি কি করতেছেন সেই বিষয়গুলো এখানে বললেন বলে একটা ডেসক্রিপশন ছোটোখাটো করে দিয়ে দিলেন তারপরে দিয়ে দিলেন কবে থেকে কাজ শুরু করতেছেন পাঁচ বছর দিলেন তাহলে পাঁচ বছর আগ থেকে যদি শুরু করেন তাহলে আপনি এখানে দিবেন কি থেকে পাঁচ বছর আগে দিলে সতেরো সতেরো থেকে শুরু করছেন সতেরোর জানুয়ারি মাস থেকে শুরু করছেন মনে করেন এক তারিখ থেকে দেড় সিট সেভ দিয়ে দিলেন ওকে পাবলিক আছে সবগুলা দেখবেন পাবলিক আছে কিনা এই পাবলিকটা সবাই খেয়াল রাখবেন পাবলিক যদি না থাকে তাহলে পাবলিক দিয়ে দিবেন তারপর হচ্ছে share on feed year share দিবেন আমার শেয়ার থাকবে ওকে চলে গেল থেকে চলে গেলাম আমরা অন্যদিকে আচ্ছা যাক ওই দিক থেকে চলে গেছে তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম সরি সেটিংস সেটিংস নতুন যেতে মানে অপশনগুলাই খুঁজে পাওয়া একটা কাজ কথা বুঝতে পারছেন এই যে সেটিংসটাই এখানে সেটিংস নাই এখানে সেটিংসগুলো নাই এখান থেকে হইব সেটিংস কোথায় সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস পাই না এখানে দেখছেন প্রফেশনাল পেজে আপনার ওই যে ক্লাসিক মোডের যে পেজগুলো ক্লাসিক মোডের পেজগুলোতে এই ঝামেলা আসিল না সহজে পাওয়া যাইতো কিন্তু প্রফেশনাল পেজের প্রবলেমগুলো হচ্ছে কোনো একটা বিষয় সহজে পাওয়া যায় না একটু সময় লাগে ঝামেলা হয় এই সময়টা নিয়ে তারপরে কাজ করে বাইর করতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে প্রফেশনাল যে পেজটা সেই প্রফেশনাল পেজের আরেকটা লাভ হচ্ছে আপনার পেজের মধ্যে কোনো জামেলা হয় না একটা পেজ এত সহজে নষ্ট হয় না বুঝতে পারছেন অ্যাড ফিচার অ্যাড ডিটেলস এটা তো সব ঠিক আছে অ্যাড হবিস আচ্ছা অ্যাড হবি এখানে আমরা যে প্রাইভেসির মধ্যে ছিলাম ওই জায়গাটা কোথায় গেল ফাইন না কেন ম্যানেজ আসলে কি হয় বাবার দিকে তো দেখি না আমাদের পরে ইনসাইট কি আছে দেখি এখন তো কিছু পাই না দেখি গেল আমাদের পেজের ওই সেট আপটা ওখান থেকে শেয়ার দিয়ে দিলাম শেয়ার দেওয়ার পরে আর তো পাওয়া যাচ্ছে না আচ্ছা এডিটিওর ইউর অ্যাবাউট ওখানে গেলেই পাওয়া যাইতে পারে দেখি এডিটিওর অ্যাবাউট পাইছি আসেন <clears throat> তাইলে আমরা ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এটাতে আসিলাম ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এটা একটু আমরা এটা বাড়াইলাম তা ওয়ার্ক প্লেস দিলাম কোথায় আমরা কাজ করি তারপরে হচ্ছে অ্যাড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমরা অ্যাড করব যেমন Shah Jalal university Shahjalal university science চার্জলা ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিলেট এটা দিয়ে দিলাম আচ্ছা মনে করেন আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট না তারপরে দিতে দিলেন সমস্যা নাই কারণ এটা তেমন একটা বেশি জটিলতা নাই জটিলতা নাই এটার মধ্যে কারণ আপনি কত সালে শুরু করলেন কত সালে শুরু করলাম দুই সালে দিলাম মনে করেন ফেব্রুয়ারি মাস দিলাম তিন তারিখ শেষ করলাম দুই বারো সালে বারো সালের মে মাসে শেষ করছি দিলাম পাঁচ তারিখ একটা দিয়ে দিলাম ডেসক্রিপশন গ্রাজুয়েট হাই লিখলেন মনে করেন আপনি I have completed my graduation in Bangla from Shahjalal university ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আপনারা অনেক লম্বা হয়ে যেতেছে ক্লাস কোর্স কি কোর্স হচ্ছে মনে করেন বাংলা দিয়ে দিলাম আর তো কোর্স নাই ইউনিভার্সিটি ডিগ্রি না অনার্স এই অনার্স সেভ দিয়ে দিলাম পাবলিক ওকে আপনারা চেষ্টা করবেন একুরেট দেওয়ার জন্য অ্যাকুরেট দিলে লাভ কি লাভ হচ্ছে আপনি শেয়ার দিলে এটা মানুষের কাছে চলে যাবে তারপরে সেকেন্ডারি স্কুল স্কুল কোথায় S Y L H Sylhet pilot government primary school দিয়ে দেন সমস্যা কি প্রাইমারি স্কুল উনিশশো পঁচানব্বই জানুয়ারি পঁচানব্বই জানুয়ারি নিরানব্বই শেষ হয়েছে হ্যাঁ completed primary from Poly Government Primary School. Government Primary School. ঠিক আছে দিয়ে দিলেন একটা এটা তো নাম ওকে সেভ আচ্ছা এখন শেয়ার যদি দেন তাহলে প্রোফাইলের শেয়ার দেখাইবো আপনার এটা শেয়ার না দিলে না সমস্যা নাই তারপরে প্লেস লিফট আসেন প্লেস লিফট কান্ট্রি সবগুলো দেয়া লাগবে country Bangladesh Bangladesh S Y L H দিয়ে দিলাম একটা আর এটা আমার অ্যাকুরেট না অ্যাকুরেট হবিগঞ্জ না হবিগঞ্জ সদর হয়ে গেছে নি home town Sylhet home town দিলাম সিলেট সেভ তারপরে add city Sylhet save okay তারপরে page transparency today admin this page is not currently running ads okay সমস্যা নাই ফ্যামিলি অ্যাড রিলেশনশিপ যদি আপনার রিলেশনশিপ থাকে অর্থাৎ বিয়ে শাদি করে ফেলেন তাহলে স্ত্রীর যদি ফেসবুক আইডি থাকে তাহলে আপনি লিঙ্ক আপ করতে পারবেন এবং সে ফ্রেন্ড হইতেইব ফ্যামিলি মেম্বার যদি কারো ফেসবুক আইডি থাকে তাহলে তাদের আইডি এখানে লিঙ্ক করে দিবেন details about write some details about yourself আপনি নিজ সম্পর্কে কিছু লিখবেন এই জায়গার মধ্যে hi I am a professional digital marketer hi I am a professional digital marketer I have I have working in digital marketing last five years I have skilled on social media marketing social media managing marketing YouTube promotion YouTube এই যে ভুলগুলো দেখতে পাচ্ছেন এই ভুলগুলো কিসের মাধ্যমে হচ্ছে এই বুলগুলো অটোমেটিকলি ধরে দিচ্ছে আমাকে একজন তিনি হচ্ছেন আপনার গ্রামারলি গ্রামারলি একটা এক্সটেনশন আছে আপনারা সবাই গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন আপনাদের প্রোফাইলে আপনারা গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করবেন তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখিয়া আপনি আপনার <coughs> ক্রোমো ব্রাউজারের সাথে গ্রামারলিটা অ্যাড করে দিবেন তাহলে কোনো ভুল করলে বানান ভুল করলে গ্রামারের কোনো ফাংশন ভুল করলে আপনাকে সে অটোমেটিকলি ধরিয়ে দিয়ে দিবে তারপরে অ্যাড নেমস পাঞ্চুয়েশন আপনার নামটা কিভাবে মানুষ উচ্চারণ করবে আমার নামটা উচ্চারণ করবে এইভাবে তারপর হচ্ছে সার নেম এইভাবে ঠিক আছে তারপরে হচ্ছে এটা সেভ দিয়ে দিলাম অর্থাৎ মানুষ আমার নামটা কিভাবে উচ্চারণ করবে আমার নাম এইভাবে উচ্চারণ করবে তারপরে সেভ দিয়ে দিলাম ওকে ও আচ্ছা সরি আমি তো পেজের নাম এইভাবে দিলাম না তাইলে পেজের নাম হচ্ছে ব্লগ ব্লগ এটা নাই সার নেম নাই মনে করেন ওকে পচ এটা নিচ্ছে না কি জন্য নিচ্ছে না দ্যাটস নাম পঞ্চেশন অলওয়েজ পাবলিক এন্ড এটা নিচ্ছে না কি জন্য যাকে এটা বাদ দেন এটা নিবে সমস্যা এটা ভুল যদি না থাকে তাহলে নিবে এটা ক্যান্সেল দিয়ে দিলাম তারপরে অ্যাড নিকনেম অর্থাৎ আপনার যদি কোনো ডাকনেম থাকে তাহলে আপনি ডাকনেমটা দিয়ে দিবেন কোনটা প্রথম নাম আপনার ডাকনেম মিডল নাম একটা যেটা বা মেরিট নেম যে কোনো একটা নাম দিয়ে দিবেন আমার নিকনেম হচ্ছে জয়নাম ওকে দিয়ে দিলাম সেম ওকে তারপরে অ্যাড ইউর ফেভারিট কোয়েশন কিছু কোয়েশন আছে ফেভারিট কোয়েশন সেগুলা অ্যাড করবেন what is your hobby what is your খবিস এখন আনসার কি মাই হবিস ইজ ট্রাভেলিং আমি দিলাম আমার হবি হচ্ছে ট্রাভেলিং এভাবে আপনি কি করবেন কয়েকটা প্রশ্ন রেডি করে এটা সেভ করে দিয়ে দিবেন ওকে পাবলিক তারপরে হচ্ছে লাইফ ইভেন্ট লাইফ ইভেন্টটা হচ্ছে আপনার জীবনে কি করছেন তার উপরে যদি কোনো ইভেন্ট থাকে সেটা দিয়ে দিবেন আর যদি না থাকে সেটা দেওয়ার কোনো প্রয়োজনীয়টি নাই লাইক এরকম কিছু আসেনি ওকে তাহলে এই পর্যন্ত আপনাদের সেট আর বাদ বাকি যেগুলো আছে সেগুলা আপনাদের পরের দিন ইনশাল্লাহ দেখাই দেওয়া হবে এবং আগামী দিন আপনাদের ক্লাস হবে প্রমোট একটা পেজ কিভাবে প্রমোট করবেন প্রমোট করে মানুষের কাছে পৌঁছাইবেন সেটা আগামী দিন ক্লাস হবে ইনশাল্লাহ ঠিক আছে এখন এই পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে তার মধ্যে থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলেন স্যার আমরা হচ্ছে পেজ কিভাবে ডিলিট করতে পারবো যদি ভুল করে অনেকগুলো পেজ যদি ক্রিয়েট করি সেখানে আমরা ডিলিট করবো কিভাবে আচ্ছা, ঠিক আছে এখানে আমার কিছু পেজ আছে দাঁড়ান দাঁড়ান এখানে কিছু পেজ আছে আমার পেজগুলো ডিলিট করে দেখাই আমি যেমন এই পেজটা ডিলিট করতে চাই আমি হ্যাঁ আগেরটা তো খুব সহজে আছিল সেটিং সেটিং অপশনে সেটিং অপশনে যান সেটিং এর ভিতর হ্যাঁ হ্যাঁ সেটিংস অপশনে আছে setting setting and private setting দেখি দাঁড়ানো এক মিনিট আগেরটা তো ইজিলি পাওয়া যায় তো জেনারেল সেক্টরে গেলে প্রাইভেসি প্রাইভেসি প্রাইভেসি প্রাইভেসি বলতে কি হ্যাঁ এখানে প্রাইভেসি ফেসবুক পেজ ইনফরমেশন দাঁড়ান দাঁড়ান এক minute Facebook page information Facebook page information wait হ্যাঁ এই যে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন এইখানে এই যে ডিঅ্যাক্টিভেশন হ্যাঁ ডিলেশন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এটা ভিউ এখান থেকে দেখলাম আগে তো ছিল এই যে ডিলিট হ্যাঁ এই ফেসবুক আপডেট করার কারণে বিভিন্ন সময় অনেক কিছু চেঞ্জ হ্যাঁ, হয়ে যায় হ্যাঁ, মনে হ্যাঁ। হয় কি জানো অনেক ফেসবুকে এই ঝামেলা করে এই ডিলেট অপশনে সিলেক্ট করে তারপরে কন্টিনিউ দিয়ে দিলে সকল ইনফরমেশন অটোমেটিকলি কন্টিনিউ আমার এইটা কি ডিলিট হয়ে যায় আচ্ছা যাক ডিলিট করার দরকার নেই ক্যান্সেল দিয়ে দিলে ক্যান্সেল শেষ তাহলে এই জায়গা থেকে আপনারা ডিলিট পাইছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে সহযোগিতা করার জন্য হ্যাঁ। তারপরে আর কারো আচ্ছা। প্রশ্ন হ্যাঁ, স্যার আমরা যদি হচ্ছে পেজে ওনারশিপ যদি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব অথবা হচ্ছে আমরা পেজের মধ্যে একটা বেশি অ্যাডমিন কিভাবে রাখবো মানে দুইটা তিনটা অ্যাডমিন রাখার কোনো অপশন আছে আচ্ছা অ্যাডমিনের অপশনটা দেখি দাঁড়ান ওখানে সম্ভবত অ্যাডমিনটা আছে কিছুদিন আগে ওই আপডেট করার পরে এটা এটা এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে যান ব্যাক দেখে আসেন এখন তো প্রফেশনালই আছি হ্যাঁ ধরেন ব্যাক আসেন না এক মিনিট ওয়েট ওয়েট স্যার আমি লিভ নিচ্ছি স্যার ওখানে মিটিং এর লিংক দিচ্ছি স্যার আপনি একটু পরে স্যার ক্লাসে এসে জয়েন করেন স্যার ওকে আচ্ছা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ড এটা এই নিচে একদম এটা বিজনেস সুইটের নিচে হ্যাঁ এখানে নিচে নিচে আসেন না यस यस यस হ্যাঁ এখানে ইওর পেজ স্যার এটা কি ক্লাস ভিডিও পেজ অ্যাক্সেস এই যে পেজ অ্যাক্সেস হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপরে পেজ অ্যাক্সেস এই যে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে এড নাও হ্যাঁ অ্যাড ক্লিক করবেন তারপরে হচ্ছে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে যে প্রোফাইলটা দিবেন সেই প্রোফাইলটার নাম অথবা ইমেইল অ্যাড্রেস ঠিক আছে সেখানে দেওয়ার পরে আপনার এই জায়গার মধ্যে একটা ওকে চিহ্ন আসবে ইনভাইট আসবে ইনভাইট পাঠাইবেন ইনভাইট পাঠানোর পরে ওই ভদ্রলোক যখন অ্যাকসেপ্ট করবে তখন সে আপনার লাগবে ফ্রেন্ড অবশ্যই সেটা আগে বলছি সে আগে ফ্রেন্ড হওয়া লাগবে কারণ আপডেট করার আগে আনফ্রেন্ড যারা ছিল তাদেরকে করা আমি তো অনেক ক্লায়েন্টের কাজ করছি যারা ফ্রেন্ড ছিল না তারপরেও এখন আর এটা হয় না মানে এখন ফেসবুক অনেক সিকিউর অনেক সিকিউর কি অনেক ঝামেলা করে অনেক মানে আগে মানুষ খুব স্পামিং করছে তো এই জন্য এগুলারে অনেক কিছু ঝামেলা করে এখন কে জানি একটা প্রশ্ন করছিলেন কি জানি বলতে চাচ্ছিলেন তার এই ক্লাস ভিডিওটা কি দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আজকে রাত্রে একটা দুইটার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর স্যার হচ্ছে আমাদের কি অ্যাসাইনমেন্ট দিবেন হ্যাঁ অ্যাসাইনমেন্ট প্রত্যেকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা পেজ ক্রিয়েট করা এভাবে সেট আপ করা অপটিমাইজেশন করা হ্যাঁ অপটিমাইজেশন করা পেজ তো আমার অলরেডি আছে ইন দুইটা হ্যাঁ, তিনটা আপনি তারে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে আপনি মোটামুটি এক্সপার্টই আছেন মোটামুটি কি পুরাই এক্সপার্ট সুতরাং না আসলে অনেক ঘাটা ঘাটি আছে সেই জন্য কোথায় জমা দেব অ্যাসাইনমেন্ট আমার যদি গ্রুপ আছে সেই গ্রুপেই দিয়ে দিবেন সমস্যা নাই ফেসবুক গ্রুপ আচ্ছা ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ফেসবুক পেজে অ্যাবাউট অপশনে যাওয়ার পরে ওইখানে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো ওইটাতে ক্লিক করলে যে আমরা একটা privacy and policy link set করি আর কি সেটা কিন্তু আপনি দেখান নাই তো আমি সেটার কাজ জানি তো ওটা কি কারণে ইউজ করা হয় বা ওটার কাজটা কি ওই কাজটা হচ্ছে আপনার এমন একটা লিংক আছে সিকিউর লিংক যে লিংকটা হচ্ছে যদি কেউ যদি আপনার পেজটার উপর স্পামিং করতে চায় বা পেজটার উপরে কোনো হ্যাকার হ্যাক করতে চায় তাহলে ওই লিঙ্কটা আপনার কাছে ওই লিঙ্কের কাছে একটা ইনফরমেশন আসবে সে এই লিঙ্ক আচ্ছা। সিকিউর হওয়ার কারণে সে এই লিঙ্কের কোনো ইনফরমেশন না জানার কারণে সে আপনার পেজটা স্পামিং করতে পারবে না আচ্ছা, মানে ধন্যবাদ তাহলে আজকের জন্য সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে স্যার একটু প্রশ্ন হ্যাঁ বলেন স্যার আপনাকে হচ্ছে আমি দেখলাম যে ক্যানভা প্রো ইউজ করতে তো ক্যানভা প্রো আমরা কিভাবে এটা পাবো বা ইউজ করব ক্যানভা প্রোটা হচ্ছে আপনি আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে ম্যানেজ করে দিবে একশো না দেড়শো টাকা আমি চারশো টাকা চার্জ দিয়ে এটা নিয়ে আসছি আপনারা একশো দেড়শো টাকা হইলেও পাবেন মোটামুটি একটা প্রফ হয়ে যাবেন সমস্যা নেই আমারটা একটা অ্যাডভান্স লেভেলের এই জন্য ওটার মেয়াদ কত দিন থাকবে আমারটা হচ্ছে এক বছর আর আমি হচ্ছে ক্যানভা প্রো ইউজ করার সময় দেখছিলাম যে আপনার অটো সেভ হয়ে যায় অটো সেভ অফ করার কি কোনো অপশন আছে কি না সে সম্পর্কে ক্যানভা সম্পর্কে খুব একটা ধারণা আমার নেই আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করি এইটুকুই শেষ ডিজাইন সম্পর্কে আমার আসলে ন্যূনতম ধারণা নাই কারণ ডিজাইন আমি একদমই পারি না আমার ডিজাইনটা মাথায় আসে না তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম